হ্যাঁ, তিনি ইসলাম গ্রহণ করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি ইসলাম গ্রহণ করেছেন অন্য জায়গায় সেখানে সাহাবাদের মাধ্যমে তিনি ইসলাম গ্রহণ করেছেন এই হযরত জাবির বিন সুরাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসলেন মদিনায় নিকটে আসলেন মদিনার নিকটে আসার পরে তিনি এমন একজন ব্যক্তি সম্পর্কে শুনলেন যে যে ব্যক্তিকে মানুষেরা সম্মান করছে ইজ্জত করছে যে মানুষ যা বলে তাই শুনে এরকম একটি সংবাদ সে পেলেন কিন্তু সে নবী এ সংবাদ তিনি পেলেন না যে সে নবী ধর্ম গ্রহণ করেছে এরকম সংবাদ সে পায় না ওই অমুক জায়গায় একটা লোক আসছে যে লোকটা যা বলে তার সঙ্গীরা তাই শুনে সে যা করতে বলে তাই করে যা নিষেধ করে তখন সুলাইম আসলেন আসার পরে জিজ্ঞাসা করলেন যে তোমরা এই যে ব্যক্তিটার এত সেবা যত্ন করতেছ তার যা বলতেছে তাই শুনতেছ নাকি সাহাবাহাম বললেন তিনি হচ্ছেন আরে তুমি কি চেনো না আল্লাহ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে তুমি কি না কে চেনো না এই তো সেই পরিচয় যখন দিয়েছেন রসুল বললেন যে আমি শোনো মুসলমানকে সালাম দিতে মানুষকে সালাম দিতে জীবিত মানুষকে সালাম দিতে আলাইকা সালাম নয় আসসালাম আলাইকুম এটা বলতে হয় আমরা শিখাইছি যে আমি সাহাবা সে আলহামদুলিল্লাহ এই কথাটি তার পাশে হজরত আব্দুল্লাহ শুক্রিয়া এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপরে শান্তি বর্ষিত রক্ত না আসে রাসুল্লাহ সাল্লাহ আলহিমের সময় মসজিদে আজান দেওয়া হতো আজানের পরে মানুষেরা মসজিদে চলে আসতো রাসুল্লাহ সাল্লাহ নিজেকে আউটরে চলে গিয়েছেন হজরত আব্দুল্লাহ মাসুদ রাজি আল্লাহ তালাহু তিনি হচ্ছেন মহাদ্দেশের ভিতরে সর্বোচ্চ মাপের একজন মহাদ্দেশ আব্দুল্লাহ মাসুদ রাজি আল্লাহ তালাহু তিনি এক মসজিদে নামাজের জন্য নিয়েছেন নবীর ইন্তেকালের পরে নামাজ কেউ যেন কোনোভাবে কেউ দিনের ভিতরে বৃদ্ধি করতে না পারে দিনের ভিতরে কেউ যেন অন্য কিছু নিয়ে আসতে না পারে অথচ মানুষ নবী আপনি মানুষদেরকে ডাকুন কুল ইয়া আহলাল কিতাব ওহে কিতাবের অধিবাসীরা আসো ওহে আহলে কিতাবেরা তুমি তাওরাতের অনুসরণ করো আসো তুমি জাবুরের অনুসরণ করো আসো তুমি এখানে আসো তাহলে ইলা কালিমাতিন এমন একটা কালিমার দিকে আসো যেই কালিমা তোমাদের মাঝে আমাদের মাঝে সমান মানুষকে পড়েন সুরাই নিজের দিন তৈরি করে নেই নিজেরা কর্ম তৈরি করে নেই রাসুল্লাহ সাল্লাম যে দিন দেয় নাই যে বিধান আমাদেরকে দেয় নাই যে কর্ম দেয় নাই সেই কর্ম যদি আমি করি কোনো তাহলে সেটা আল্লাহর ইবাদত হয় না সেটা শয়তানের হয় হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম পেশ করলেন নামে আমরা চালাই যেগুলি নবীর সালামের নামে আমরা চালাই এই কোনো খুঁজে পাওয়া যায় না কিন্তু আমরা এগুলি নামে এগুলি আমরা করি এজন্য রসুল সাল্লাহ সাল্লাম জাবির বিন রাদিয়াল্লাহু তাআলা করলেন যে তুমি এরকম করো এবার চলে আসলেন হজরের সময় হয়ে গেছে মসজিদে নামাজ পড়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করেন তুমি যে এই রাত্রে সালাত আদায় করতেছিলে তাহাজ্জুদ করছিলে তুমি এত ধীর গতিতে কেন করছিলে আবার সাথে এত ক্ষীণ এত সূক্ষ্ম আমাকে কেন কোরআন তেলাওয়াত করছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

শিখায় হ্যাঁ, দিলেন সাহাবা ঠিক তাদের কর্মটা এভাবে করতে শুরু করলেন ভাই আমার এজন্য আমাদের কি করা দরকার আমাদের কি করা উচিত আমাদের উচিত বলেছেন যে আখেরি জামানার মানুষের অবস্থা এমন হবে যে সে করেছেন বিদায় মহান ভাষণে নবীতে জানেন যে চোদ্দশো ইচ্ছা ওই সুবহান আল্লাহ বলার পরেই তার সঙ্গে শির আছে ওই ভিতরে ছোট ছোট শির বিস্তৃত আছে এজন্য আমাদের বুঝতে হবে যে এই সময়ে এই জামানায় আমাদের একটাই বল সেটা হলো আপনি কোরআন পড়ুন আল্লাহ নাকি এরকম করে করে আমরা আমাদের আমাদের ভাই ব্রাদারদেরকে প্রাণ থেকে সরে ফেলেছি আর অন্য অন্য কেতাবগুলি নিয়ে মানুষের তৈরি কেতাবগুলি নিয়ে আমরা সেই মেম্বার করে ফেলেছি আমার এটা আপনার আমার নিজেদের জ্ঞানের মাধ্যমে বুঝতে হবে মাধ্যমে এটাই বুঝাতে চাইলেন যে জাবের তুমি যেভাবে সালাম দিয়েছো এটা সালামের তরিকা নয় আমি এটা শিখাইনি তুমি যদি সোয়াব পেতে চাও তুমি যদি আমার সালামের উত্তর পেতে চাও তাহলে তুমি আলাইকা সালাম নয় আমাকে তুমি বলো আসসালাম আলাইকা হযরত জাবির বিন সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম আসসালামু আলাইকা এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ হয়েছে এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আনতা আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জাবের বিন সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু যে গোত্রে ছিল যে গোত্রে তারা ইবাদত করত মূর্তি ইবাদত করত তারা তাদের থেকে প্রার্থনা করত বিভিন্ন কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বুঝলেন এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন হ্যাঁ না আমার রাসূলুল্লাহ সময়ে কার কাছে প্রার্থনা করো যে আল্লাহর কাছে প্রার্থনা করো যে আল্লাহ তোমাদেরকে সেই হারাম ফিরাই দেয় ওই আল্লাহর রসুল আমি সাল্লাম জুমুর দিয়ে এভাবে কথাগুলি হযরত বললেন এরপরে রাসুল্লাহ কাছে বলেন আমাকে আউসি নিয়ে কিছু নসিহাত করুন পাঁচটি নসিহত করেছিলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমরা এই পাঁচটি নসিহাত ইনশাআল্লাহ সামনে সপ্তাহে আলোচনা করার চেষ্টা করবো ও